সেই হিসেবে প্রায় দুই বছর হতে চলল দেশের শীর্ষ নায়কের ব্যাচেলর জীবন একমাত্র ছেলে আবরাম খান জয় থাকেন মায়ের সঙ্গে বিচ্ছেদের পর কাজ নিয়েই ব্যস্ত থাকি তবে এভাবে আর সারা জীবন কাটিয়ে দেওয়া যাবে না ঘর তো বাঁধতেই হবে এখন বিয়ে বা সংসার নিয়ে কি ভাবছেন সাকিব এমন প্রশ্নের উত্তরে সাকিব খান আমাদের জানিয়েছেন বিয়ে তো করতেই চাই আমার পছন্দের মতো ভালো পাত্রীয় পেতে হবে তো মা বাবার খোঁজ করছেন পাত্রী পেলে বিয়ে করব সাকিব জানান অনেক তারকাই স্ত্রীর সঙ্গে নিয়ে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে যান আনন্দ সময় কাটান তারও মন যায় এসব অনুষ্ঠানে জীবনসঙ্গীকে নিয়ে যেতে দুই সালে আঠারো এপ্রিল কঠোর গোপনীয়তায় সর্বাধিক সিনেমার নায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন সাকিব এরপর দশটি বছর বিয়ের খবর গোপনই থাকে প্রায় দশ বছর পর এক সন্তানের খবরের সঙ্গে নিজেদের বিয়ের খবর গণমাধ্যমে নিয়ে আসেন অপু এসব কারণে দু সালের বাইশ নভেম্বর সাকিব তালাকের জন্য আবেদন করেন দু সালের বাইশ ফেব্রুয়ারি এই দম্পতির তালাক সম্পন্ন হয় এরপর থেকে একা রয়েছেন সাকিব